সো হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো তো চলে আসলাম তোমাদের আমার একটা নতুন ভিডিও নিয়ে অ্যান্ড এটা দেখতে পাচ্ছ খালি সোলো ভার্সেস স্কোয়াড মানে এই ক্লাস স্কোয়াডে যে সোলো ভার্সেস স্কোয়াড ম্যাচগুলো হবে তো সেগুলো দেখাবো শুধু তো চলো দেখা যায় আজকের ভিডিওটা কেমন হবে তো এখানে আমাদের মানে ফার্স্ট রাউন্ড শুরু হয়েছে অ্যান্ড একটা অলরেডি নক করে দিয়েছে তো এখানে একটা বাই কাটানার বাড়ি তো ওকে হেডশট খায়নি সাতষট্টি ড্যামেজ খাইছে হয়তো আমি কিল চুরি করেছি আমাকে কিল চোর বলো না ভাই তো <clears throat> আমি এখানে অলরেডি একটা নক দিয়েছি অ্যান্ড এখানে মাত্র ট্রিপল কেয়ার হয় তো এইস হয় না এখানে সেজন্য খুবই খারাপ লাগে মানে একটা জন্য তো চলো কাটানার একটা কোপ অ্যান্ড এখানেও একটা ও হো শেষ তো প্রথম ম্যাচের মানে ট্রিপল কেয়ার হয়েছে অ্যান্ড এখানেও একটা ম্যাচ হবে তো দেখতে পাচ্ছ আমি এ নাইন ফোর নিয়েছি মানে তেমন করেন দেয় না আমাকে দেখতে পাচ্ছি ওয়াল টল কিছুই কিনতে পারেন ওই জন্য শুধু এ নাইন ফোর নিয়ে চলে আসছি তো দেখা যাক এই সাইডে এখনও আসেনি কেউ আসতে তো দেখছি তো চলো একটা অলরেডি রেড ডট দিয়ে শেষ করে দিলাম এটাকে কনফার্ম করতে হবে অ্যান্ড ঠান্ডা মাথায় খেলতে হবে ভাই কারণ এখন খুব হার্ড হার্ড ম্যান দেখছে বেশি তাড়াবার ঘোরা করলেই মরতে হবে দেখছো যেরকম একটা সামনে গিয়েছে অলরেডি গেল ভাই দেখছো কিসে মানে এই দেখো ওরা যেরকম আগে আগে যাচ্ছে তারা ম্যাট খাচ্ছে মানে তাড়াহুড়া করা যাবে না ঠান্ডা মাঠা নর্মালি আউট করে খেলতে হবে যেটাই তাড়াহুড়া করে আগে মারতে যাবে সে তো মরবেই কনফার্ম তো আমাকে এখানে বেশিক্ষণ আউট করতে হবে দেখা যাচ্ছে ওদেরও একটা নক আছে টু বি টু কিন্তু ওটা রিভাইভ দিয়ে দেবে অবশ্যই অ্যান্ড হোয়াল uh, নাই ভাই সেজন্য রাশে দেখতে পারছে না এখানে নখ আছে মনে হয় নাকি এখানে তো নখ কথা হ্যাঁ ওখানে নখ ছিল রিভাইভ দিয়ে দিছে অ্যান্ড আমরা two two B three situation মানে টু বি থ্রি তো আগে নর্মালি মানে ঠিকভাবে খেলতে হবে তাছাড়া খুব টাফ হয়ে যাবে ম্যাচ যেটা এমনি ওগুলো ভালো প্লেয়ার এমনি মানে চারদিকে ভালো ম্যান তো এখানেই যত সম্ভব ওরা আগে বাড়াবে যন্ত্রণা বাড়ালে তখনই ম্যাচ হবে যে একটা উঠে আসতে যত সম্ভব ভাই কোথা থেকে আসবে পিস্তানি কেউ না আসো তাইলেই হবে সামনে একটা ওকে এটাও রেড ডট এটা একটা শেষ তো আর দুটা আছে দুটা কোথায় আসো ভাই এই সাইডে কেউ কি আসো রিভাইভ পয়েন্টে রিভাইভ করলা ভাই এই দেখো ওই সাইডে একটা বার আসছে অ্যান্ড সাদের উপরে দেখতে পাচ্ছে একটা তো এটা নক অ্যান্ড সাদের উপরে একটা আছে সাদের উপরটাকে নাম ও ভাই জানতে দিয়ে ও তো চলো ওদের পুরো স্কোয়াড শেষ অ্যান্ড এখানে দেখতে পাচ্ছে আর একটা মানে ওই মেসেজ আর একটা দ্বিতীয় রাউন্ড তো এখানে দেখা যাক এখানেও একটা এস হবে তো <clears throat> আমি যেমন আগে বলছি বেশি তাড়াহুড়া করে খেলা যাবে না তাড়াহুড়া করতে গেলেই মরতে হবে তো এই জন্য ওয়েট করে খেলছি অ্যান্ড এখান থেকে বারে মানে টাইপ স্নাইপার হলে অথবা মানে জুম আলা ভালো গান যেগুলো জুম ভালো হয় এগুলো গান হলে বেস্ট মার হয় মানে খুবই ভালো মার হয় অ্যান্ড রাইফেল খেললে তো বলাই নাই কনফার্ম দিলে আর রিভাইভে দিতে পারবে না তো বেস্ট জায়গা মানে এখানে রাইফেল দেওয়া আর স্নাইপার মানে খেলার তো দেখা যাক আমি ট্রাই করি হেড মারার মতন কাউকে দেখা যায় নাকি এখানে একটা ছিল রেড ডট বা সিসি হেডটা পরে নিই তো কোনো ব্যাপার না আমি নিচে নামবো আগে এই সাইডে এঁকে যাই কারণ ওরা সবাই ওদিকে আছে থাকা যাবে না অলরেডি ওদের নক করে দিয়েছে ভাই তাও নক ওরা অবশ্যই উঠে নেবে ইয়ে কোনো কথা ঘুরছিল এখানে কি ম্যান আসছে কোথায় আছে ব্রো আমারও তো যাইতে ভয় লাগছে ওদিকে হয়তো পুরো স্কোয়াড থাকলে তো তখন জানা জ্বালা হয়ে যাবে তো চলো আগে বাইরের দিকে যাবো বাইরের দিকে ফায়ার চলছে বাইরের সাইডে যাই এই সাইডে তাহলে তো হ্যাঁ দেখতে পাচ্ছ অলরেডি আমার সামনে শুধু দাঁড়িয়ে আছে ওই সাইড বলে আর হ্যাঁ মরে না ভাই কেমন মারতে হয় তো চলো এটা গেনের দেওয়া দিই গ্রেনেড না দিলে আবার রিভাইভ দিতে চলে আসবে তো নকও পাইতে পারে একটা তো ও অলরেডি একটা নখ হয়ে গেছে তো দেখতে পাচ্ছি দুটো নক করে দিয়েছে অ্যান্ড এখানে একটা আছে ওয়ালে বসে আছে এখানেই তো ভাই দেখো ওয়ালে বসে আছে তো দেখা যাক এই সাইডে ওরে ভাই জোনের ভিতরে চলে আসছে মারার জন্য ভাই আমার এলিমেন্ট হয়ে গেলে গেছে ওকে চলো এই হয়ে গেছে উহু ভাই টুসুটা নিয়ে আসতো তো এখানে এই হয় না এমনি এই ম্যাচে এই গেমে হবে এইস তো এখানে না এই রাউন্ডে এইস হবে না একটা ম্যাচ হবে শুধু তো এখানে সামনে তো আমাদের নক ওহো ভাই মানে কেমনে ম্যাচটা হয়েছে বলো তো এটা রিভাইভ দেওয়া দি পরের রাউন্ডে এখানে দেখতে পাচ্ছ ভাই এটা সবাই উড়ে বেড়াচ্ছে মানে সবাই সুপার হিরো তো চলে একটা সুপার হিরো গেছে মানে সব আকাশে উঠতেছে ও ভাই ভাই ভাই ভাই ভাই সব সুপার হিরোর ভিতরে এক সুপার হিরো গেছে মানে উঠতে উঠতে আকাশ থেকে পড়ে গেছে মুখ থুবড়ে পড়ছে তো কোনো ব্যাপার না রোডের তিনটা আছে দেখতে পাচ্ছেন আমাদের দুটা ভাই এরা তো খুব রাশ দিচ্ছে তো ওইটা অলরেডি কোথায় চলে গেছে সামনে একটা আর এসি হেডশট মিস এখানে একটা অলরেডি খাইছে তো এগুলো খুব রাশ হচ্ছে দেয় অন্য খাও মানে খুব লাপায় যাচ্ছে এটাও খাবে দেখো দেখ ওরাও খাইছে <laughs> মানে এই দুটা ঠিকই খাইছে ইমোট দেখাইছিলে ভাই তোমার ইমোটগুলো শুট করলাম অ্যান্ড এটা হলো আমাদের শেষ রাউন্ড মানে এই ম্যাচের শেষ মানে ভিডিওরও শেষ রাউন্ড তো দেখা যাক এখানে তো আবার আরেকটা এস হবে তো দেখতে পাচ্ছ আমাদের রাউন্ডে কিরম টু থ্রি হয়ে আছে লাস্ট তো দেখা যাক ওই দিক দিয়ে ঢুকছে ভাই পুরো তিনটা সাইড দিয়ে ঢুকছে একটা ড্যামেজ ড্যামেজ মিসড এটা কী অবস্থা তো চলো একটা নক আগে ডপটা লুটাল ডপে কী পাওয়া যায় দেখা যাক ডপটা না উঠে উঠে থামো থামো থামো থামো ভাই সাব চলো যাই মার খাই যাই খাই মেরি তো দুটা পায়া গেছি আরে ভাই দুটা নক কেমনে নক হয়েছে সব দামাদাম অ্যান্ড আমরা দুটাই আছি তো দেখা যাক এদিকে একটা চলে আসছে ভাই হেডশট ট্রাই মিস তো উকঙ্গায় বেরোতে হবে কেন কে কোথায় আছে ঠিক নাই এখানে অলরেডি একটা আসছে ও ভাই রেড ডট অ্যান্ড দুটোই আছে দেখা যাচ্ছে দুটো দুটোর সাথে ফাইট দিচ্ছে আরে ভাই ওয়ান ট্যাপ মিস আরে সি ভাই কেমনে তো চলো এদিকে একটা একটা ওয়ান ট্যাপ দুটো তো আমাদের ম্যাচ শেষ তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া দেখা সময় পরের ভিডিও ভালো থাকো টেক কেয়ার ফর হাফেজ